আজকে ঘরে ঘরে জিনা পাড়ায় পাড়ায় জিনা মহল্লায় মহল্লায় জিনা এ বাবা জিনা নে আমার এমন কি স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে বিবাহিতা নারীদের চলে সঙ্গে চলে জিনা এমন ইতিহাস এই বাংলার জমিনে আছে কিনা আপনারা বলেন আরো জোরে বলেন আছে কিনা কিন্তু বাবা জিরা এই যে করোনা গজব এটা কি গজব বলবেন না আপনারা এই গজব এটা আল্লাহ দেয় না আমাদের চরিত্রের কারণে এটা আসছে ঠিক কিনা এটা আমাদের প্রাপ্য এটা পাওনা এই জন্য আসছে আল্লাহ দিতে চায় না আল্লাহ বন্দারে এত মায়া করে বানায়া খাওয়ায়া দাওয়ায়া গজব দিয়া মেরে ফেলতে চায় না আমরা আমাদের চরিত্রের কারণে যেটা পাওনা সেটা পাইতেছি নামাজের আওয়াজ আছে নবীর শানের সালতার আওয়াজ চলে নবীর মোহাব্বতের আওয়াজ চলে তাও ঈদের আলোচনা চলে সব আলোচনা চলে তবে বর্তমানে এই পৃথিবীর জমিনে পর্দার আলোচনা চলে না এবং পর্দার আলোচনা কেউ করতে যায় না আর পর্দার আলোচনা করলে কমলবি মৌলবী ছোট এটা বড় আওয়াজ করে না এটা আন্তর্জাতিক কথা না নওয়াজ কন আর একটু জোরে কন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا آتية أكاد أخفيها لتجزى كل نفس بما كل نفس بما تسعى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها শরীফ আমার দিকে চায়া পড়বেন না পিছনে চায়া পড়বেন পিছনে কি চান বস্তা আইতে আসেনি নাকি পিছনে চান কেন একটু মহাব্বতে পড়েন ওয়াজ তো হইছে এখন আর ওয়াজ বেশি হবে না খুব তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে চিন্তা করিয়েন না আর আশেপাশে যারা আছেন সব চলে আসেন দুরুজ শরীফ একটু মহব্বতে পড়েন ওয়াজ তো হইল আমলের জন্য নাকি একটু কথা বলেন ওয়াজ কিসের জন্য দুই একটা আমলও যদি বাড়িতে নিতে না পারেন তাহলে এ ওয়াজ কি কাজে লাগলো দুরুদ আমল সবচেয়ে মকবুল আমল যেই দুরু শরীফ একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক দশটি রহমত নাজিল করেন দশটি গুণা মাফ করেন দশটি সম্মান বাড়াইয়া দেন তো উচ্চ আওয়াজে পড়ো নসাল্লাহ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আজকের ছোটটা নেই মেঘ মিজিবাড়ি জামে মসজিদ ও গোলাম কাদির দিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এগারোতম ইশালে সব ও অজদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা আবু হানিফ সাহেব সাবেক শিক্ষক মাসিমপুর ফাজিল মাদ্রাসা আজকের প্রধান আলোচক এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে সার গর্ব আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান সালেহি সাহেব সম্মানিত মোদারিস দারুন নাজাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা ও খতি মিরপুর পুলিশ লাইন জামে মসজিদ আজকের সম্মানিত ওয়াইজিনে কেরাম আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ দরবারে শুকুর আদায় করি মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাপাক কনকনে শীতের মধ্যে এদেশের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো মানুষকে নবী প্রেমিকদেরকে আজকের এই বেহেস্তের বাগানে বসার তৌফিক দান করেছেন মূল্যবান আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এজন্যে আমরা জবান খুলে উচ্চ কণ্ঠে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ এখানে এই এগারো বৎসর মাহফিল হইতেছে এই বৎসর নিয়ে না তো আলহামদুলিল্লাহ এগারো বছরের মধ্যে আমি তো কয়েকবার আসছি আল্লাহাক আমার জীবনে আরেকবার আপনাদের কাছে আসতে পেরে আমিও নিজকে অনেক ধন্য মনে করছি গর্বিত ভাবছি আল্লাহ পাকে দরবারে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদের কাছে তেলাবাদ করছি এই আয়াতের উপরে একটু সংক্ষিপ্ত কথা বলেই আমার আলোচনার ইতি টানব এবং দোয়ার দিকে আমরা এগিয়ে যাব আমরা এখানে বসছি রাত্রের কয়েক ঘন্টা সময় হয়েছে তো এই সময়টা তো চলে গেছে এখন রাত্র এগারোটা বিশ মিনিটের মতো বাজে এই যে সময়টা গেছে এই সময়টা কি আর আসবে এই সময়টা আর আসবে না কিন্তু এই সময়টার মধ্যে যে যা কিছু করেছেন এটা তো একটা রেকর্ড হয়েছে কি বলেন হয়েছে না এটার একটা রেকর্ড হয়েছে কেউ এই সময় ন্যাক কাজ করেছেন কেউ এই সময় গুনার কাজ করেছেন উভয়টি রেকর্ড হয়েছে তো এটার পুরস্কার কি দুনিয়াতে পাবেন চিল্লিয়া বলেন পাবেন না কারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর হায়াত আল্লাহ দান করছেন এই হায়াতে যে যতটুকু ভালো করছেন এটাও রেকর্ড হয়েছে আর যে যতটুকু খারাপ করছেন এটাও কি হয়েছে রেকর্ড হয়েছে তো এটার যা যা তো একদিন পাবেন এই জন্য সাহাবাই কেরাম একদিন নবীকে প্রশ্ন করলেন সবাই আমার দিকে চান কথা শুনেন কে কথা বলবেন না ছেলেরাও কথা বলবে না ইয়া মতাসা কেয়ামত কবে আসবে নবীকে প্রশ্ন করছেন কেয়ামত কবে আসবে নবীজি জবাব দিলেন কেয়ামত কবে আসবে এই কথা নিয়ে আসছ কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো কেয়ামত তো আসবে এটার জন্য তুমি কি তৈয়ার করছো নিজকে কতটুকু গঠন করছো এই প্রসঙ্গের সাথে সাথেই আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন সুবহানাল্লাহ إن الساعة آتية অবশ্যই কেয়ামত আসবে আল্লাহ কি বলছেন অবশ্যই কেয়ামত আসবে আপনারা ঘুমাচ্ছেন নাকি কথা শোনেননি আমার আমার তো অবস্থা জানেন দেড়দেরিয়া কথা আস্তে আস্তে টুকুই আবার ঘুমাইয়া হলে তো সমস্যা আল্লাহ বলছেন অবশ্যই কেয়ামত আসবে ওই যে নবীকে প্রশ্ন করছে প্রশ্নের জবাব أكاد أخفيها তবে এই বিষয়টা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিয়েছি এটা আমার কাছে গোপন আল্লাহ কি বলছেন আমার কাছে এটা গোপন এই দিনটা আমি অগ্রিম কাউকে জানাতে চাই না তবে কেয়ামত আসবে কেয়ামতের কিছু নমুনা শুক্রবারে হবে আসরের সময় হবে মহরম মাসের দশ তারিখে হবে এরকম ইঙ্গিত রাসুল হাদিসে দিয়ে দিছেন أكاد أخفيها এটা আমার কাছে গোপন এই জন্য গোপন রাখছি لتجزى كل نفس بما تسعى সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে কি কথা বলে এই বাচ্চাটাকে কি হয়েছে বাচ্চাটা বাচ্চাটার কি হয়েছে হ্যাঁ দিয়ে আসো দিয়ে আসো বাচ্চাটাকে দিয়ে আসো হ্যাঁ। আচ্ছা শোনো থাক আল্লাহ বলছেন লিতুজা কুল্লু নাফসিম বিমা তাসআ সেদিন প্রত্যেকটা মানুষকে তার কাজের বিনিময় কর্মের পুরস্কার দেওয়া হবে কি দেওয়া হবে কাজের বিনিময় দেওয়া হবে কর্মের পুরস্কার দেওয়া হবে আপনি সারাদিন কাজ করছেন বিকালবেলায় মালিকের কাছে যে বিনিময় লইছেন সারা জীবন আল্লাহর গোলামি যা করছেন এটার পুরস্কার আল্লাহ সেদিন দিবেন এই জন্য যেই দিন পুরস্কার দিবে সেই দিন আল্লাহ কাউকে জানাতে অগ্রিম জানায়া সেই দিনের ইমিজটাকে নষ্ট করতে চান না এটা আল্লাহর কাছে গোপন সুহান আল্লাহ সেই দিন প্রত্যেকটা মানুষের আমল নামা যা করেছেন এটা গণনা করা হবে না সেদিন ওজন দেওয়া হবে কি দেওয়া হবে সেদিন কারো আমল গণনা হবে না ওজন করা হবে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية সেদিন যাদের কামলের পাল্লাটা বাড়ি হবে আমার আল্লাহ বলেন তারাই পরম আনন্দে জান্নাতের মধ্যে বসবাস করবে আর একটু আসতে কর খাইয়াটি আইসিননি দুর্বল হয়ে গেছেন মাশাল্লাহ তার একটু জোরে বলেন তো দেখি সুবাহান আল্লাহ এইবারে না বুঝা যে আপনারা সজাগ আছেন সেদিন যাদের আমল বেশি হবে কোন আমল নেক আমল নেক আমলের পাল্লা ভারী হবে আল্লাহ বলছেন তারা পরম আনন্দে জান্নাতে বসবাস করতে পারবে ومن خفت موازينه فأمه هاوية সেদিন যাদের নেকামলের পাল্লা হালকা হবে তারা সেদিন হাওবিয়া নামক জাহান্নামি হবে যেই জাহান্নামে ছেড়ে দিলে তলায় যে পুষতে সত্তর বছর লাগবে অথচ আমরা এই জাহান্নাম কামাইয়ের জন্যই দুনিয়াতে প্রতিযোগিতা করি কিন্তু জান্নাত কামাইয়ের জন্য কোনো প্রতিযোগিতা করি না কথা ঠিক কিনা জান্নাতের জন্য প্রতিযোগিতা করি না অথচ এই দুনিয়াটা একেবারে ক্ষুদ্র وما الحياة الدنيا إلا إلا متاع قليل এটা একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্রের চাইতে আরো ক্ষুদ্র এই ক্ষুদ্র জীবনের জন্যই আমাদের এত প্রতিযোগিতা আর আল্লাহ বলছেন والآخرة خير وأبقى আখারাত অতি উত্তম এবং এটা চিরস্থায়ী জগৎ অতি উত্তম এবং এটা চিরস্থায়ী একটা জগৎ যার শুরু আছে চিল্লিয়া বলেন শুরু আছে শেষ নাই আমার আল্লাহ আরো বলেন فليتنافس المتنافسون সেদিন যারা জান্নাতে যাইতে চাও জান্নাতে সুখে শান্তিতে যারা থাকতে চায় রে তাদের উচিত তারা যেন জান্নাতের পথে প্রতিযোগিতা বাড়ায় জান্নাতের পথে নেক কাজে প্রতিযোগিতা বাড়ায় আলহামদুলিল্লাহ কন আসেনি প্রতিযোগিতা কি বলেন আছে নাই বর্তমানে মানুষ সুদ খায় প্রতিযোগিতা করে ঘুষ খায় প্রতিযোগিতা করে গানের আড্ডায় যায় প্রতিযোগিতা করে দায়ুসগিরি করে প্রতিযোগিতা করে জুলুম করে প্রতিযোগিতার সাথে ঠিক না মিথ্যা চলে প্রতিযোগিতামূলকভাবে মুনাফিকি চলে প্রতিযোগিতামূলকভাবে দুশ্মনী চলে প্রতিযোগিতার সাথে একটু নওয়াজবিল্লা বলেন না আর একটু জোরে বলেন আমার ভাইরা রে এই জন্য আমার আল্লাহ বলেন يوم يقوم الروح والملائكة সেদিন কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে সবগুলি রুহু এবং ফেরেস তারা দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে সব রুহু দাঁড়াবে ফেরেস তারাও দাঁড়াবে কুকুর বিড়াল হিয়াল কুকুর যত আছে কীট পতঙ্গ সব দাঁড়াবে হাঁস মুরগি এগুলোও দাঁড়াবে মানুষ আর জিন তো দাঁড়াবেই ফেরেস্তারাও দাঁড়াবে এক কথায় এই জমিনের গর্বে যত কিছু আছে কিছুই থাকবে না সব মাটির উপরে চলে আসবে لا يتكلمون দুনিয়াতে তো কথা বলতে মানুষ থাকে না হাসতে হাসতে গুণা করে হাসতে হাসতে কথা বলে ফায়সা বলে এই মুখ দিয়া কত রঙ্গের কথা বলে কত মানুষের ইজ্জত নষ্ট করছে কথা ঠিক না এই একটা মুখ দিয়া কত জুলুম করছে বাবাজিরারে আমার আল্লাহ বলেন সেদিন কাহারই কথা বলার ক্ষমতা থাকবে না ফেরেস্তাদেরও থাকবে না মানুষেরও থাকবে না এমনকি নবীদেরও থাকবে না অলিদেরও থাকবে না সাহাবিরাও কথা বলতে পারবে না এই জমিনের মধ্যে দুইটা হাত ট্যাক লাগায়া হাঁটু দুইটা ফেলাইয়া উপরের দিকে তাকায়া কত বাকের মতো থাকবে কথা বলার ক্ষমতা হবে না এখানে এখানে বাদাম খানা না বাসায় যেয়ে খাইও ঠিক আছে আমগুলো কিছু কিনে দিও আমরা যে খাইতাম পারি নাকি এখানে খাইলে ডিস্টার্ব হয় আমার দোস্ত বুজুর্গ ভাইরা রে إلا من أذن له الرحمن وقال صوابا আল্লাহ আকবার আরেকটু জোরে সেদিন দয়াময় আল্লাহ দয়া করে মায়া করে যাকে অনুমতি দিবেন তিনি আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন আল্লাহ যাকে দয়া করে অনুমতি দিবে কি দিবেন অনুমতি দিবেন তিনি আল্লাহর সাথে